আসসালামু আলাইকুম আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার টেকনাফ পৌরসভার সড়কগুলোতে বিদ্যুৎ বাতির পাশাপাশি সৌর বিদ্যুতের বাতি বসানো হচ্ছে গতকাল বিকেলে টেকনাফ পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ ইসলাম পৌরসভার চৌধুরীপাড়ায় সৌরবাতি স্থাপনের কাজ উদ্বোধন করেন এ সময় পৌর কাউন্সিলর পৌর সচিব ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এক কোটি দশ লাখ টাকা ব্যয়ে পৌরসভা প্রকল্পটি বাস্তবায়ন করছে বাতি বসানোর কাজ শেষ হলে টেকনাফ পৌরসভার সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে জানান মেয়র হাজি মোহাম্মদ ইসলাম বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হাসান খান নিখিল যুবলীগকে প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে উল্লেখ করে বলেছেন দেশরত্ন শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে যাচ্ছেন তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে গতকাল বাংলাদেশ আওয়ামী যুবলীগ উখিয়া উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি নিয়ে কথা বলেন উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাবুর বাহাদুর আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাইম দীর্ঘ ২০ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহেশখালী উপজেলার উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন মহেশখালী উপজেলা আওয়ামী যুবলীগ কার্যালয়ে আজ সকাল দশটায় এ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি সোহেল আহমদ বাহাদুর এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মুস্তফা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাইম বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র মহেশখালী কুতুবদি আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক রামু উপজেলার জুয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ এবং এসএসসি পরীক্ষার্থী বিদায় অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমন সরোয়ার কমল এমপি অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মুমিনুর রহমান আমিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন ও স্থানীয় union parishad chairman Kamal Shamsuddin Ahmed Prince বক্তব্য রাখেন জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা গত রবিবার অনুষ্ঠিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সাত বিষয়ে মোট ষাট জন প্রতিযোগী বিজয়ী হয় কেরাত আজান কবিতা আবৃত্তি উপস্থিত বক্তৃতা ইসলামী গান রচনা ও ইসলামিক জ্ঞান বিষয়ে উপজেলা পর্যায়ের বিজয়ীরা এতে অংশ নেয় উপপরিচালক ফাহমিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক জেলা পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগীরা আগামী উনিশ মার্চ বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঙ্খালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা ছেচল্লিশ মিনিটে চলবে দুপুর একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর একটা পঞ্চান্ন মিনিটে চলবে রাত